কষ্ট দেওয়ার জন্য হাজারটা শব্দের প্রয়োজন হয় না কষ্ট দেওয়ার জন্য একটা শব্দ যথেষ্ট ঠিক তেমনি ভালোবাসার জন্য হাজারটা মনের প্রয়োজন হয় না ভালোবাসার জন্য একটা মনেই যথেষ্ট যখন কষ্টটা বেশি হয় তখন পৃথিবীর মায়াটা ছাড়তে ইচ্ছা করে ভালোবাসাটা মন থেকে হলে আর ছাড়া যায় না ভালোবাসাটা সারা জীবন থেকে যায় ভালোবাসি প্রিয়